কথা কেমন আছেন সবাই চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে এই ভিডিওটাও মেইনলি কামিং চ্যাটের উপরে বেস্ট করে যেহেতু কামিং চ্যাট নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন আমাকে মেইলে করা হয়েছে এবং আমাকে পার্সোনাল ইনবক্সেও কয়েকটা প্রশ্ন করা হয়েছে যে কামিং চ্যাটের যে টোকেনটা আমরা মাইনিং করেছিলাম কেএস এক্স টোকেনটা এই টোকেনটা কবে নাগাদ লঞ্চ হতে পারে তো আমি এখন খুব ছোট করে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওটা মেইনলি এই বিষয়ের উপরে তবে মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে থাকবেন কারণ আমি সব কিছু আপডেট ভিডিও তৈরি করে ভিডিও এডিটিং করে নিয়ে আসতে অনেক সময় হয়ে যায় তিন চার ঘন্টা দেরি হয়ে যায় হয়তো আপনারা আপডেট আসার আরও তিন চার ঘন্টা পরে ভিডিওতে যদি ভিডিও দেখেই যদি আপডেট পেতে চান তাহলে আপডেট আসার অন্তত তিন চার ঘন্টা পরে আপনারা আপডেট পাবেন তো যদি টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হয়ে থাকেন সেখানে সাথে সাথে আপডেটটা পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনাদের যে কাজ করার কথা সেই অনুযায়ী আপডেট অনুযায়ী সেই কাজগুলো করে ফেলতে পারবেন আর এছাড়া আমার টুইটার হ্যান্ডেল ফলো করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন ইউটিউব টেলিগ্রাম এবং টুইটার ফেসবুক লিঙ্ক সবকিছুই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কামিং চ্যাট যারা এখন আপডেট করেননি নতুন ভার্সন তারা আপডেট করে নেবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে এবং কামিং চ্যাটের যে সম্ভাব্য এক্সচেঞ্জ এটাতে এই কেস এক্স টোকেন্সটা লঞ্চ হতে পারে সেটা আমি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি ভিডিওটার লিঙ্ক আমি সম্ভব হলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব না হলে আপনারা দেখে নেবেন একটা ভিডিও সম্প্রতি একটা ভিডিও দেওয়া আছে যে এক্সচেঞ্জে কামিং চ্যাটের এই কেস এক্স টোকেনটা লিস্টেড হতে পারে খুব দ্রুত সেই ভিডিওটাও দেখে নেবেন এবং এই ভিডিওটাতে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আর এই ধরনের আপডেট পেতে আর এই ধরনের কাজের খবর আগেই পেতে আপনারা হচ্ছে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কারণ আমি আগে বেশ কয়েকবার বেশ কয়েকটি ভিডিওতে বলেছি একটা ভিডিও তৈরি করতে এডিটিং করতে এবং পাবলিশ করতে বেশ সময় ব্যয় করতে হয় এটার পেছনে সময় দিতে হয় কিছু মেধাশ্রম যায় আপনাদের তো আর লাইক কমেন্ট করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা খরচ হচ্ছে না তাহলে যদি আপনাদের মনে হয় যে একটা লাইক একটা কমেন্ট অথবা একটা সাবস্ক্রাইব করে দেওয়া যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিবেন যাতে আমার চ্যানেলে যে কোনো ভিডিও পাবলিশড হলে সবার আগে আপনারা পেয়ে যান তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কেসএক্স টোকেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে অ্যাড হয়েছে ইতিমধ্যে আপনারা যদি ওয়ালেটটা আপডেট করে থাকেন মানে কামিং চ্যাটের অ্যাপসটা যদি আপডেট করে থাকেন তাহলে আপনাদের ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে যদি না করে থাকেন আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপডেট করার সিস্টেম কিভাবে আপডেট করবেন সেই সংক্রান্ত আপনারা আমার চ্যানেলে একটু ঘেটে দেখে সেখান থেকে ভিডিওটা দেখে জাস্ট আপডেট করে নেবেন তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কামিং চ্যাটের যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে সেখানে এখানেই তারা বিষয়টা পরিষ্কার করে দিয়েছে যে হলো এই টোকেনটা কেএসএক্স কবে নাগাদ বা কোন সময়ের মধ্যে ট্রেডিং শুরু হতে পারে দেখুন আমি এইটা গত একটা ভিডিওটা দেখিয়েছিলাম কিন্তু পরিষ্কার করে কিছু বলিনি এখন একটু পরিষ্কার করে বলবো এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কামিং চ্যাটের টুইটার হ্যান্ডেল এখানে লেখা আছে I see a lot of people talking about the trading of KSX মানে আমরা দেখছি যে অনেক মানুষ কেএসএক্স এর ট্রেডিং নিয়ে আলোচনা করছে so is it actually happening এটা কি আসলে ঘটবে মানে ট্রেডিংটা কি আসলে হবে তারা প্রশ্ন করেছে এটা হচ্ছে যারা পার্টিসিপেট করেছে তাদের এয়ারড্রপে তাদের প্রোগ্রামে তাদের হয়ে তারা প্রশ্ন করেছে এবং তারা উত্তর দিয়েছে ইয়েস হ্যাঁ হবে তারপরে লিখেছে কখন মানে হবে তো ঠিক আছে তাহলে কখন হবে এটা লিখেছে কিউ ওয়ান টু মানে কোয়ার্টার ওয়ান প্রথম কোয়ার্টারে দুই হাজার বাইশের প্রথম কোয়ার্টারের মধ্যে যে কোনো দিন হতে পারে কালকে হতে পারে প্রথম কোয়ার্টারের শেষ দিনে মানে আমরা যদি ধরে নেই বারোকে যদি আমরা চার ভাগ করি তাহলে তিন মাস করে পড়ে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নিশ্চিত মার্চ যদি থার্টি ফার্স্ট হয় মার্চের থার্টি ফার্স্টের আগে বা থার্টি ফার্স্টে থার্টি ফার্স্টেও টোকেনটা ট্রেডিং শুরু হয়ে যেতে পারে এবং এটা কোন এক্সচেঞ্জে শুরু হবে সে সম্পর্কিত কিছু আলোচনা মার্কেটে হচ্ছে কিছু আলোচনা বড় বড় গ্রুপগুলোতে বড় বড় মার্কেট প্লেসগুলোতে বা যারা প্রফেশনাল ট্রেডার তাদের মধ্যে হচ্ছে সেখান থেকে ধারণা নিয়ে যে মার্কেট প্লেসে এটা হচ্ছে আপনার ট্রেডিং শুরু হতে পারে লিস্টেড হতে পারে সেই মার্কেট প্লেস নিয়ে একটা ভিডিও আমি তৈরি করেছি ইতিমধ্যে সেটা চ্যানেলে পাবলিশড আপনারা সেটা দেখে নিতে পারেন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এই হলো মোটামুটি কেএসএক্স লঞ্চিং হওয়ার সময় তবে এক্স্যাক্ট ডেট এখনও বলা যাবে না তবে ডেট আসা মাত্র আমি জানিয়ে দেবো সেই জন্য আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমার টুইটার হ্যান্ডেল ফলো করে রাখুন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন মাস্ট টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে থাকবেন কারণ সেখানে আমি সবার আগে আপডেটগুলো শেয়ার করি তারপর ভিডিও তৈরি করি অন্যান্য জায়গায় যে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করি এবং আমার ফেসবুক গ্রুপে তো অবশ্যই যুক্ত হবেন সেখানে আপনি অনেককে পাবেন কথাবার্তা বলার জন্য এবং আপনার মতামত শেয়ার করার জন্য অন্যের মতামত জানার জন্য এটা উপকৃত হবেন আপনি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে